গুণাগার বান্দায় তুলসি দুহার কবুল কর আমার মোনাজাত কবুল কর আমার মোনাজাত গুণাগার বান্দায় তুলসি দুহার কবুল কর আমার মোনাজাত কবুল করো আমার মোনাজার না বুঝিয়া প্রভু আমি করেছি যে পা প্রভু করেছি যে পা তুমি সারা প্রভু আমাকে করিবে মা তুমি সারা প্রভু আমাকে করিবে মা না বুঝিয়া প্রভু আমি করেছি যে পাপ প্রভু করেছি যে পাপ তুমি সারা প্রভু আমাকে করিবে মা তুমি সারা প্রভু আমাকে করিবে মা তুমি প্রভু গফুর গফর তাই এসেছি তোমার দরবার তুমি প্রভু গফুর গফর তাই এসেছি তোমার দরবার গুনাহের বোঝা মাথায় নিয়ে তুলেছি দুহাত কবুল করো আমার মোনাজাত কবুল করো আমার মোনাজাত গুহনাহগার বান্দায় আমি তুলেছি দুহাত কবুল করো আমার মোনাজাত কবুল করো আমার মোনাজাত তোমার পানে ও গো প্রভু আমার ফরিয়াত প্রভু আমার ফরিয়াদ বিচার দিনে তুমি আমায় দিও গো নাজাত বিচার দিনে তুমি আমায় দিও গো নাজাত তোমার পানে ও গো প্রভু আমার ফরিয়াদ প্রভু আমার ফরিয়াদ বিচার দিনে তুমি আমায় দিও গো নাজাত বিচার দিনে তুমি আমায় দিও গো নাজাত পাকরাও করলে আমায় তুমি জাহান নামে যাবো আমি পাকরাও করলে আমায় তুমি তুমি জাহান্নামে যাব আমি হিসাব দিনে আমায় তুমি দিও গো নাজাত কবুল করো আমার মোনাজাত গুনাগার বান্দায় আমি তুলেছি দুহাত কবুল করো আমার মোনাজাত কবুল করো আমার মোনাজাত গুনাগার বান্দায় আমি তুলেছি দুহাত কবুল করো আমার মোনাজাত কবুল করো আমার মোনাজাত কবুল করো আমার মোনাজাত